আমাদের এখানে যত মেল করে তার চেয়ে অনেক বেশি ফিমেল কাপিং করে চুল পড়া মাথা ব্যথা কোমরে ব্যথা সহ যে কোনো ধরনের মানে জয়েন্ট পেইন বা এনি কাইন্ড অফ পেইন এগুলোতে মানুষজন খুব ভালো উপকার পায় রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে this is the best of the treatment আগে এটাকে বলা হতো সিঙ্গা এ পর্যন্ত আপনাকে কোনো চার্জ দিতে হবে না ইটস কমপ্লিটলি ফ্রি ব্যথাটা অনেকটাই কমে গেছে আপনার জি আলহামদুলিল্লাহ অনেকটাই কমে গেছে এইটির মতো ওনার এইজ হাঁটুতে প্রচন্ড রকম ব্যথা ছিল প্রেশার ডায়াবেটিস অনেক কিছু বাসা থেকে উনি কখনো নিচে নামতে পারতো না তিনটা সেশনের পরে আলহামদুলিল্লাহ ওনার এতটা উন্নতি হয় যে উনি দাওয়াত খেতে চলে গেছেন এবং হচ্ছে যে ওনার নাতনির বাসায় হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে তিনতলা উঠেছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ আজকে আমি খুব স্পেশাল একটা প্লেসে আসছি এটা হচ্ছে কল্যাণপুর ইবনেসিনা মেডিকেল যে কলেজ আছে তার ঠিক অপোজিটে ডক্টরস কাপিং কর্নারে এখানে আজকে আমরা খুব এনশিয়েন্ট একটা সুন্না নিয়ে আলোচনা করব এই থেরাপিটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সময় থেকে হয়ে আসছে বাট সময়ের কালে পরিবর্তনের সাথে এটা আমরা কিন্তু হারিয়ে ফেলতেছি তো সেই ঐতিহাসিক থেরাপিটা নিয়ে আমরা যে ডিসকাশনটা করব সে ব্যাপারে আজকে আমাদের ডক্টর ইনাম হেল্প করবেন সো আমরা সরাসরি ওনার কাছে চলে যাচ্ছি কেমন লাগতেছে আমাদের চেম্বার এখন পর্যন্ত মনে হচ্ছে আমি একটা ডক্টরখানায় আসছি okay but I want know everything about cupping okay so first thing হচ্ছে যে কাপিংটা আসলে কি কাপিং বেসিক্যালি একটা এনশিয়েন্ট ট্রিটমেন্ট প্রসিডিওর এইটা রসুল সাল্লাহ সাল্লাম ইনভেন্ট করে নাই এটা হচ্ছে যে আগে থেকেই পৃথিবীতে ছিল যেটা হচ্ছে রসুল সাল্লাহ সাল্লাম ভ্যালিডেট করছে রসুল সাল্লাহ সাল্লাম যখন মিরাজে যান তখন প্রত্যেকটা ফেরেস্তাদের সাথে উনি যখন মিট করেন ওনারা রসুল সাল্লাহ সাল্লামকে বলে যে তোমার উম্মতের জন্য এই কাপিংটাকে তুমি রিকমেন্ড করো রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে this is the best of the treatment so আমরা যা কিছু করি যা কিছু নিয়ে আমরা ট্রিটমেন্ট নিই এটা হচ্ছে বেস্ট অফ দ্য ট্রিটমেন্ট এবং এটা নিয়ে অনেক হাদিস আছে যেখানে কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম এটা নিয়ে কথা বলেছেন অ্যাকচুয়ালি কাপিং মেথডটা কীভাবে কাজ করে আপনি যদি ব্যাপারে কিছু বলতেন কাপিং মেথড এটা অনেকে অনেকভাবে কাপিংটা করে থাকে অনেকে ফায়ার কাপিং করে অনেকে ব্যাম্বো কাপিং করে এরকম অনেক ধরনের অনেকভাবে কাপিংটা করা হয় কিন্তু অ্যাকচুয়াল থেরাপিউটিক কাপিং বা যেটা রোগ নিরাময়ের জন্য যে কাপিং বা শূন্য অনুযায়ী যে কাপিং সেটাও যদি বলেন সেটা হচ্ছে যে এটাকে এটা ওয়েট কাপিং এটা শুধু ড্রাই কাপিং না এটা ওয়েট কাপিং মানে কাটাছিড়া করতে হয় এরকম কাপিংটা আর কি সো কাপিংয়ের ম্যাথডকে আমরা বলে হচ্ছে যে three S technique suction scarification and suction মানে হচ্ছে যে একটা কাপ আমরা নিব সেটা দিয়ে প্রথমে সাকশান দিলাম তারপরে সেটা খুলে সেখানে স্ক্যারিফিকেশান করলাম বা আচর দিলাম যেটা তারপর হচ্ছে কাপটা দিয়ে আবার সাকশান দিলাম এর মাধ্যমে শরীরের রক্তটা ফিল্টার হয়ে শুধুমাত্র সিপিএস বলি পজিটিভ প্যাথোলজিক্যাল সাবস্ট্যান্সেস মানে হচ্ছে যে রোগ তৈরি করে এমন জিনিস এবং রোগের কারণে তৈরি হয় এমন জিনিস এই জিনিসগুলো হচ্ছে বের হয়ে চলে আসে এর মাধ্যমে রক্তটা হচ্ছে পিউরিফিকেশন হয় আগে এটাকে বলা হতো শিঙ্গা সো এটা শিঙ্গা বলা হতো কেন এটা পশুর শিং দিয়ে ওইটার মধ্যে নেগেটিভ সাকশন দিয়ে মুখ দিয়ে তারপর এটা ধরে রাখা হতো আর এখন আমরা দেখতে পাই যে প্লাস্টিকের ডিসপোজেবল কাপ সো এই ডিসপোজেবল কাপগুলো দিয়ে ওই কাজটা আমরা হচ্ছে যে সাকশন মেশিন দিয়ে বা সাকশন গান দিয়ে আমরা এই কাজটা করে ফেলি আগে চেয়ে অনেক বেশি সহজে এবং এখন অনেক বেশি ক্লিন এবং হচ্ছে যে সার্জিক্যাল অ্যাসেপটিক মেথড যেটা আমরা বলি সেটা মেনটেন করেই কিন্তু আমরা আমাদের ডক্টরস কাপিং করানোর কাজটা করে থাকি অনেক মানুষের কাপিং করানোর সুযোগ পাইছেন সো সেখান থেকে যদি একটু বলতেন যে কোন কোন এরিয়াগুলোতে বা কোন কোন রোগগুলোর জন্য মানুষ সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছে কাপিং করানোতে চুল পড়া মাথা ব্যথা কোমরে ব্যথা সহ যে কোনো ধরনের মানে জয়েন্ট পেইন বা এনি কাইন্ড অফ পেইন এগুলোতে মানুষজন খুব ভালো উপকার স্ট্রেস রিলিফের জন্য কাপিং খুব ভালো কাজ করে রাতে ঘুম যাদের হয় না ঘুম ঘুমাইতে যাদের কষ্ট হয় তাদের ক্ষেত্রে তারা কাপিং করে খুব ভালো বেনিফিটেড হবেন ইনশাল্লাহ আর হচ্ছে যে ফিমেলরা যেমন অনিয়মিত মাসিক বা পিসিওএস এই সমস্যার জন্য খুব কমনলি করে থাকে এবং ভালো রকম উপকার পায় আমি আজকে যে পেশেন্টের কাপিং করা হচ্ছিল তখন একটু খেয়াল করে দেখলাম তার মাথার বিভিন্ন এরিয়াতে এই কাপিংটা করা হচ্ছে মাথায় এটা করা কি ঝুঁকিপূর্ণ কিনা কাপিং করবো এটাকে আমি সহ্য করতে পারবো কিনা ব্যথা বা এটা সাইড এফেক্ট এই ব্যাপারগুলো নিয়ে যদি একটু বলতে মাথায় করাটা ডেফিনেটলি সেফ এবং আমরা যেভাবে করে এসেপটিক মেথড ফলো করে কাপিংটা করি এতে আমরা এখন পর্যন্ত কোনো ইনফেকশান আমি দেখতে পাইনি গত দুই থেকে আমি কাপিং থেরাপি প্র্যাকটিস করছি এবং এই পর্যন্ত একটা পেশেন্টেরও মাথায় বা শরীরে অন্য কোনো জায়গায় ইনফেকশান দেখতে পাইনি তবে যদি এই এসেপটিক প্রসিডিউরটা যদি কেউ মেনটেন করতে না পারে সেক্ষেত্রে কিন্তু ভয়াবহ রকম ইনফেকশনের চান্স আছে এবং স্পেশালি মাথা ফেস এবং শরীরের বেশ কিছু জায়গা আছে যেখানে যদি আমি ঠিকমতো কাটতে না পারি বা সেই স্কিল যদি আমার না থাকে তাহলে কিন্তু ভয়াবহ রকমের ইনফেকশন হওয়ার পসিবিলিটি আছে স্পেশালি মাথা থেকে একবারে ব্রেইনেও ইনফেকশন হওয়ার কিন্তু পসিবিলিটি থাকে কাপিং করানোর আগের এবং পরবর্তী যদি একটু অনুভূতিটা শেয়ার করতেন কাপিং করানোর আগে আমাকে যখনই ব্যথাটা উঠতো ব্যথাটা আসলে প্রত্যেক সপ্তাহে দুই তিনবারও বেশি উঠত ব্যথাটা হওয়ার পরে আমি একটা ওষুধ খেতাম টাফনিল ওষুধটা খাওয়ার পরেই ব্যথাটা সলভ হয়ে যেত তবে কাপিং করার পরে আমার এই ব্যথাটা এখনও ওঠে না প্রথম মাসে যে করেছিলাম করানোর পরে এক মাসের মধ্যে ব্যথা ছিল পরবর্তী কাপিং করানো হয় তারপর থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স পাচ্ছি আর কি ব্যথা হচ্ছে না আর কি ব্যথাটা অনেকটাই কমে গেছে আপনার জি আলহামদুলিল্লাহ অনেকটাই কমে গেছে সো এই ঝুঁকিগুলো নিয়ে যারা এই বর্তমানে কাপিং কালচারটা করতেছে হয়তো খুব চিপ রেটে করতেছে রোগ নিরাময়ের কথা বলে মানুষের চিকিৎসাটা করে ফেলতেছে সেফটি প্রসিজার মেনটেন না করে সে তাদের সাথে ডক্টর স্কাপিং কর্নারের ডিফারেন্সটা কোথায় প্রথম কথা হচ্ছে যে আমরা সবাই এখানে এমবিবিএস ডক্টর আমরা পুরো বডির কিভাবে করে রোগ হয় এবং কিভাবে করে রোগ ভালো হয় এই ফিজিওলজি অ্যানাটমি ফার্মাকোলজি সব বিষয়গুলো কিন্তু আমরা সবচেয়ে ভালো জানি কতটুকু ডেপথ পর্যন্ত কাটা উচিত কিভাবে করে কাটলে বা কতক্ষণ সময় রাখলে এই ফিল্ট্রেশন ফাংশনটা আমরা যেটার কথা বলছিলাম দূষিত রক্ত বের করে নিয়ে আসে এই ফিল্ট্রেশন ফাংশনটা সবচেয়ে এফেক্টিভলি হবে সেটা আমরা সবচেয়ে ভালো জানি এবং আমরা প্রত্যেকটা কাপ এইগুলা কিন্তু ডিসপোজেবল কাপ আমরা একবার একটা কাপ ইউজ করবো সেই কাপটা ফেলে দিই আমরা কখনো সেটা রিইউজ করি না এটা হচ্ছে আঁচড় কাটার মতো আপনি যদি দেখেন যে ছোটবেলায় আমরা পিঠের মধ্যে আঙ্গুল দিয়ে লিখতাম বা কলম দিয়ে লিখতাম এটা হচ্ছে ওই ধরনের একটা ফিলিংস মানুষ মনে করে যে এটা মনে হয় অনেক ব্যথা ফিমেলরা মনে হয় করতে চায় না এবং খুব ফানি ফ্যাক্ট হচ্ছে যে আমাদের এখানে যত মেল করে তার চেয়ে অনেক বেশি ফিমেল কাপিং করে আমাদের আমরা চারজন ডাক্তার এখানে কাপিং করছি আমার সাথে আরেকজন মেল ডক্টর আছেন এবং আরও দুজন ফিমেল ডক্টর আছেন ফিমেলরা এক্সক্লুসিভলি ফিমেলদের কাপিং করেন এবং মেলরা এক্সক্লুসিভলি মেলদের কাপিংটা করেন খুব ইন্টারেস্টিং কিছু রিভিউ আমরা পাই সেটা হচ্ছে যে কাপিং করার পরে তাদের পিম্পল কমে যায় এবং হচ্ছে যে ফেসের যে গ্লো ন্যাচারাল যে গ্লো সেটা অনেক বৃদ্ধি পায় ড্রাই কাপিং এবং ওয়েট কাপিং দুইটাই পিম্পল এবং হচ্ছে যে বিউটিফিকেশনের জন্য খুব ভালোভাবে ইউজ করা হয় তো এরকম কোনো একটা সাকসেস স্টোরি যদি শেয়ার করতেন যে কাপিং করানোর মাধ্যমে খুব বেশি আপনার মাধ্যমে সে উপকার পাইছিল এরকম যদি কোনো একটা গল্প আমাদের সাথে শেয়ার করতেন আমাদের একটা পেশেন্ট ছিল উনি খুব বয়স্ক প্রায় এইটির মতো ওনার এইজ সো ওনার হচ্ছে যে হাঁটুতে প্রচণ্ড রকম ব্যথা ছিল অস্ট্রিয়ার্থাইটিস রিমোটার্থাইটিস সহ মানে খুব কমপ্লিকেটেড একটা কেস প্রেশার ডায়াবেটিস অনেক কিছু তো উনি আমাদের কাছে প্রথম সেশন কাপিং করানোর আগে ওনার অবস্থাটা এমন ছিল যে উনি যেই বাসাটায় থাকতো তিনতলা বা চারতলা ছিল বাসাটা ওই বাসা থেকে উনি কখনো নিচে নামতে পারতো না প্রায় মোটামুটি দুই বছর ধরে উনি নিচে নামতে পারতো না এত খারাপ অবস্থা ছিল এবং স্ট্রেচারে করে উনি বাসার মধ্যে হাঁটাচলা করতেন তারপরে ওনাকে কাপিং সেশন দেওয়া হয় প্রথম সেশনের পরে আলহামদুলিল্লাহ অনেকটুকু রিলিফ হয়ে যায় ওনার পেইন এবং পা ফুলা এবং এরপরে তিনটা সেশনের পরে আলহামদুলিল্লাহ ওনার এতটা উন্নতি হয় যে উনি দাওয়াত খেতে চলে গেছেন এবং হচ্ছে যে ওনার নাতনির বাসায় হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে তিনতলা উঠেছেন সো এই পরিমাণ বেনিফিট আমরা দেখেছি মানুষ কাপিং থেকে পেয়েছে ফার্স্ট টাইম যারা ভিডিওটা দেখে কাপিং করতে ইন্টারেস্ট ফিল করছে তারা মানে আপনার থেকে কি কি এক্সপেক্ট করতে পারে মানে আপনাদের সাথে কনসালটেশন বা যোগাযোগ এই ব্যাপারগুলো নিয়ে একটু ডিটেলস আমরা জানতে পারতাম কেউ যদি আমাদের সেন্টারে কাপিং নেওয়ার ব্যাপারে ডিটারমাইন হন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে আমাদেরকে ইনবক্স করলেই হবে সেখান থেকে আমরা ওনার নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্টটা সেট করে দেবো অ্যাপয়েন্টমেন্ট সেট করা এই জন্যই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ আমাদের এই দেড় ঘন্টার সেশন আমরা একটা পেশেন্টের জন্য বুক করে রাখি যাতে হচ্ছে যে আমরা ওনাকে আমাদের সর্বোচ্চটুকু দিতে পারি আপনি যদি হোয়াটসঅ্যাপে আমাদের ডাক্তারের সাথে কমিউনিকেট করেন আপনার প্রবলেম শেয়ার করেন এ পর্যন্ত আপনাকে কোনো চার্জ দিতে হবে না ইটস কমপ্লিটলি ফ্রি সো এরপরে আপনি আসবেন আসার পর আপনার রোগটার কথা শুনবো তখন কনসালটেশনের মাধ্যমে কনসালটেশনের পরে আমরা বোঝার চেষ্টা করবো আপনার রোগটা কেমন কতটুকু এক্সটেন্ড কয়টা সেশন লাগবে এই সব কিছু নিয়ে ডাক্তার আপনার সাথে কথাবার্তা বলবে এবং কথাবার্তা বলার পরেই আপনাকে বেস্ট পসিবল ট্রিটমেন্টে আমেজিং রেজাল্ট দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আজকে ভালো একটা সময় এখানে ছিলাম আমরা এখানে বিভিন্ন রকম কাপিং যে মেথড সেগুলো দেখলাম এবং কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করলাম আমি যেটা মনে করি বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন মানুষ বিভিন্ন রকম রোগে আক্রান্ত এবং বিভিন্ন জায়গায় ডাক্তার দেখানোর পর ভালো একটা ট্রিটমেন্ট তারা হয়তো আশা করছিলেন বাট পান নাই তো তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো ডক্টর স্কাপিং কর্নার একবার ভিজিট করতে এত সুন্দর একটা মেথড আমাদের হারিয়ে যাচ্ছে এরকম একটা শুননা এর মাধ্যমে কত ধরনের রোগ নিরাময় করা পসিবল সেটা প্র্যাকটিক্যালি আপনি এসে দেখতে পারেন এখানে অনেক পেশেন্ট তারা বুকিং করেন আপনাদের সেশন বুকিং করে আসেন ট্রিটমেন্ট নিচ্ছেন আলহামদুলিল্লাহ এবং আজকে এক ভাইয়ের সাথে আমরা আলোচনা করলাম কিছুক্ষণ আগে উনিও কিন্তু শেয়ার করলেন যে ওনার রিপিটেড কাজ সেশনটা ওনার কেমন লাগছে সো ডাক্তারকে আমি জাস্ট একটু রিকোয়েস্ট করতে চাই যদি আপনি ফিনিশিংয়ের জন্য সব দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আপনাদের সবাইকে আমাদের কাপিং সেন্টারে স্বাগতম জানাচ্ছি এবং আপনাদের আমন্ত্রণ থাকলেও সবাই নিজেদের যে কোনো প্রবলেমের জন্য আমাদের এখানে অবশ্যই ভিজিট করে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি বলবো ছোট থেকে বড় যে কোনো বয়সের মানুষ যে কোনো ধরনের disease feel free to contact with the doctor আপনার যে ওপেনিং সেশন কনসালটেশন সেশন যেটা ফ্রিতে হচ্ছে আমার মনে হয় বাংলাদেশে খুব কম এরিয়াই আছে খুব কম এলাকায় আমরা পাই বা খুব কম ডাক্তারদের আমরা দেখতে পাই যে তারা আসলে ভিজিটের জন্য ফ্রিতে এই কনসালটেশনগুলো করেন সো সবাইকে আমন্ত্রণ রইল ডক্টর স্কাপিং কর্নারে ইনশাল্লাহ সবার সাথে এই ডক্টর স্কাপিং কর্নারে দেখা হবে আল্লাহ আসসালামু আলাইকুম